আমার নামটা আমেনা হেবন বাসা হয়েছে গিয়া ওখানে চাকরি থাকায় মোহাম্মদপুর দেখতে বাড়ি হয়েছে জেলা মনোহরদি থানা তারাকান্দি গ্রাম লেবুতলাই নন আমি এই হসপিটালে এসেছি কিছু সমস্যা নিয়ে সমস্যা গাড়ি ব্যথা পইরে গেছিলাম গা আমরা মাটির ঘর তো মাটির ঘরে সাং আসুন যে সাঙ্গের তো পইরে গিয়া আবার মনে করুন অনেক ব্যথা পাইছি ব্যথা পাইছি অনেক কিছু পনেরো বছর হয়েছে আছে পনেরো ষোলো বছর হয়েছে দুইবার বেড়ে পড়ছি দুইবারই পড়ছি পড়ার তো চিকিৎসা কিছু কিছু করছে আর্থিক সমস্যা ছিল এই আমার ছেলের বাবা নাই যে বিশ বছর হয়েছে তাই ছেলে বড় একজন কোনো হগল মা ইন্টারনেট তো পরে দুইটা মেয়ে ছোট পরে মানে সমস্যা ছিল তুমি চিকিৎসা করতেছি না হালকা হতো চিকিৎসা করে ভাবরেছি তো ওখানে দুই বছর আগে ছেলে ডাকায় না আবার ইঞ্জেকশন করেছি কোন হাসপাতাল নিয়ে ইঞ্জেকশন দিয়ে তিরিশ তিরিশ চল্লিশ গেছে একটু ভালোই মানে আমার যত তিন চার মাস ধরে হাঁটতে পারি না এ হাতে অনেক বাড়ি তাও আঙ্গা কেন ফেলাইতে না আবার এ সাইডটা দিন দিন তব্দ তব্দ লাগে এই যে মানে যে এমআরআই করেছি গাড়ি বলে রগ চিপা গেছে রগ চিপা গেছে আবার এই মেরুদণ্ডর ক্ষয় ক্ষয়ে গেছে কোমরের ক্ষয় ক্ষয়ে গেছে হাঁটুর হার বাড়তে এসে এটি ধরা পড়ছে আমি ভর্তি রেখেছি আজকে কয়েকদিন ভর্তিছি হ্যাঁ। কালকে ভর্তিছি গতকালকে ভর্তিছি অনেক ব্যথা ছিল আল্লাহ অনেক ওষুধ ওষুধ খাইছি কাজ আসতে না না এবার আল্লাহর মতে আল্লাহ মাফ করছে আল্লাহ দিয়ে আমাকে দয়া জরি মাফ করে দিয়েছে চিকিৎসা ভালো করছে যত্ন ভালো করছে ওই আল্লাহর রহমতে আল্লাহ রহমত ডাক্তার হয়েছে উচিলা খেলমন্ত্র হয়েছে উচিলা হায়াতে মালিক আল্লাহ অনেক পুরাপুরি সুস্থ লাগে বয়স হলে আর কত সুস্থ অনেক যে এটা অনেক করতে পারবো আমি আশা করি আলহামদুলিল্লাহ ব্যথা নাই আমি ব্যথা নাই যত্ন আদর ভাইছি অনেক চিকিৎসা পাইছি আল্লাহ স্যারকে ধন্য করুক আরো নাম কত করুক আল্লাহ নেখায় দান করুক আরো মানুষের সেবা দেখায় এই কথা হতাশ আল্লাহ কাছে